যে অলিমার খানাতে শুধুমাত্র বড় লোকদেরকে দাওয়াত করা হয় সেখানে হচ্ছে জঘন্যতম খানা সেখানা ডাস্টবিনে ফেলে দিতে হবে সেখানা খাওয়া চলবে না আপনার অর্থ আছে আপনার টাকা আছে বলে আপনি বড় লোকদেরকে দাওয়াত করবেন আর গরিবদের অসহায় ব্যক্তিদেরকে দাওয়াত করবে না ওইখানা ডাস্টবিনে ফেলে দিতে হবে ওইখানে খাওয়া চলবে না আপনার বাড়ির আশেপাশে যত অসহায় গরিব মানুষ আছে তাদেরকে আপনি দাওয়াত করবেন না যাদের টাকা পয়সা বেশি আছে উকিল ব্যালেস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় মাস্টার তাদেরকে আপনি দাওয়াত করে খাওয়াবেন আর আপনি গরিব মানুষদেরকে দাওয়াত করবেন না ওইখানে আল্লাহ রাসুল বলেছেন বুখারি শরীফ হাদিস ওইখানাটা হচ্ছে জঘন্যতম খানা ওইখানা ফেলে দিতে হবে ওইখানে খাওয়া চলবে না যেখানে শুধুমাত্র বড় লোকদেরকে দাওয়াত করা হয় আর অসহায় গরিবদেরকে দাওয়াত করা হয় না সেখানে চলবে না খাওয়া প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্য যে মহান রব্বুল আলমিনের প্রশংসা করে শেষ করতে পারা যায় না তাই আমরা সংক্ষিপ্তভাবে বলি আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা কর শান্তির বাক্যবাহক মোহন মুস্তফা সাল্লাহ সাল্লামের উপর শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ আল্লাহ আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে দুটো ছোট আয়াত তেলাত করেছি এই আয়াতকে সামনে রেখে আমি আমার বক্তব্য জবানিকা কিতান কানবা আত আতফিকুল্লাহ বক্তব্যের বিষয় নিখা অর্থাৎ বিবাহ সম্পর্কে আলোচনা খুব বিয়ে হচ্ছে তো পাড়া গ্রামে খুব বিয়ে ধুমধাম যার কারণে বিয়ে সম্পর্কে কিছু আলোচনা করব বলে সিদ্ধান্ত নিয়েছি বিয়ে বর্তমানে যে বিয়েগুলা হচ্ছে আর কি সে বিয়ে শরীয়তি নির্দেশ মোতাবেক বিয়ে হচ্ছে বলে মনে হয় না শরীয়তে যে বিধান সে বিধান আমাদেরকে মানতেই হয় তাই না যদি আমরা শরীয়তের বিধান না মানি তাহলে জান্নাত বলে যে টার্গেট সে টার্গেট আমাদের পূরণ হবে না কেন পূরণ হবে না আমরা নামাজ আর রোজা রেখে যদি ভাবি যে আমরা জান্নাত চলে যাব এই সিদ্ধান্ত আমাদের ভুল ধারণা কেননা শরীয়তে যে সমস্ত আইন আহাকাম নিয়ম আছে সমস্ত আইন আমাদেরকে মানতে হবে মানতে আমরা বাধ্য যদি আমরা না মানি তাহলে জান্নাতে যাওয়ার টার্গেট আমাদের ফেল হয়ে যাবে আমরা সকলে জানি যে ক্রিকেট তার খেলা সম্পর্কে অনেকেই অনেক ধারণা আছে আপনারা জানেন শচীন টেন্ডুলকার তারপরে ভালো ভালো খেলোয়াড় লারা আপনারা কি দেখেছেন যে পিচে যখন তারা খেলা করে সিক্স মেরে অর্থাৎ ছয় মেরে সেঞ্চুরি পূরণ করেছে করেনি এত ভালো ভালো খেলোয়াড় ভালো ভালো প্লেয়ার শুধু ছয় মেরে সেঞ্চুরি পূরণ করেছে এরকম রেকর্ড কাউরে নাই তার মানে এক দুই তাদেরকেও দৌড়ে রান নিতে হয়েছে তাদেরকে একটা দুটা দৌড়ে রান নিয়ে সেঞ্চুরি টার্গেট পূরণ করতে হয়েছিল ভালো ভালো খেলোয়াড় তারা তারপরেও তাদেরকে সেঞ্চুরি টার্গেট করতে হলে দৌড়ে একটা দুটো রান তাদেরকে নিতেই হবে নিতে হয়েছে তারপরে তাদের সেঞ্চুরি পূরণ হয়েছে তাহলে আমাদেরকে জান্নাতে যাওয়ার টার্গেট যদি করতেই হয় তাহলে শুধু নামাজ রোজা পড়েই ভাবছি আমরা জান্নাতে চলে যাব এটা আমাদের ভুল কথা ইসলাম শরীয়তের যত নিয়ম কানুন আছে আমাদেরকে সমস্ত নিয়ম কানুন মেনে আমাদেরকে জান্নাত টার্গেট পূরণ করতে হবে ভাবছেন ছোটোখাটো জিনিস ছোটোখাটো জিনিস আমরা ওসব মানি না সুন্নাত নকল জিনিস মানি না আপনারা জানেন না এমনও জান্নাতি মানুষ আছেন জান্নাতে যাওয়ার জন্য তার ফরজ রোজা ফরজ নামাজ সব বাতিল হয়ে যাবে তারপরে হয়তো একটা নকল এবাদতের জন্য তাকে আল্লাহ তাবারকলা জান্নাতে দিবেন এমন একটা ছোট্ট কাজের বিনিময়ে আল্লাহ তাবারকলা তাকে জান্নাত দিবেন যার কারণে প্রত্যেকটা শরীয়তের বিধানকে আমাদেরকে লক্ষ্য রেখেই জান্নাতে যাওয়ার টার্গেট পূরণ করতে হবে ফলে আল্লাহ নবী বিবাহ করেছেন এগারোটা সাহাবারা বিয়ে করেছেন তাদের বিয়ের যে নিয়ম ইতিহাস আমাদের জানা আছে তাদের বিবাহ সাদী কিভাবে হয়েছিল আজকের বিবাহ সাদী কিভাবে হচ্ছে গান বক্স না বাজালে সে বিবাহ আপনার সাকসেসফুল হচ্ছে না আনন্দ হচ্ছে না এই বিবাহ বাতিল এরকম ধরনের অনুষ্ঠানে শরীর হওয়া যাবে না যে অনুষ্ঠানে বড় বড় বক্স বাজিয়ে যে বিবাহ অনুষ্ঠিত হচ্ছে আজকাল সে বিবাহে আপনার কেউ দাওয়াত কবুল করলে সেখানে যাওয়া ঠিক হবে না এরকমই মানে হিন্দুদের প্রথা এই বিবাহ আমাদের খাওয়া চলবে না আজকে যেভাবে বিবাহের কে সামনে রেখে রং তামেশা রং মাখামাখি যেভাবে আপনার গুনহার সঙ্গে মানুষ লিপ্ত হয়ে আছে এগুলো আমাদেরকে বর্জন করতে হবে এগুলো আমাদেরকে বর্জন করতে হবে তা না হলে এরকম বিবাহ সাদী এমন অশ্লীল কাজ চলছে বিয়েকে সামনে রেখে তা ভাষায় প্রকাশ করা যায় না ড্যান্স করা হচ্ছে মনে রাখবেন তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তবরকতলা জাহান নাম জান্নাত দেবে না জান্নাতের গন্ধ পাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা বেশধারী মহিলা আর বেশধারী পুরুষ যে পুরুষেরা মহিলাদের দেশ ভুজা করে আপনার চলাফেরা করে নাচানাচি করে পরে দেখবেন কিছু কিছু আপনার পুরুষ আছে তারা মেয়ে ছেলে সাজে মেয়ে লোক সাজে তারা বড় বড় চুল রাখে আর আপনার মেয়ে ছেলে সেজে বিয়েতে বিভিন্ন অনুষ্ঠানে তারা ড্যান্স করে মনে হবে যে একটা সত্যি সত্যি একটা মহিলা এই ধরনের মহিলা আল্লাহ নবী পছন্দ করে বলেছে এই ধরনের মানুষ জীবনও সে জান্নাতের গন্ধটুকু পাবে না এই সরাসরি বিনা হিসাবে তাকে জাহান নামে পোড়ানো হবে মনে রাখবেন এই ধরনের মানুষ যারা মহিলাদের বেশভূষা পরিধান করে বিভিন্ন অনুষ্ঠানে তারা নাচানাচি করছে আল্লাহ রাসুলের জামানায় অনেক মানুষকে সাহাবিদেরকে আল্লাহ রসুল বলেছেন যে তোমরা জান্নাতে মানুষ দেখবে ওই দেখো জান্নাতে একটা লোক হেঁটে যাচ্ছে তোমরা জাহান দেখবে ওই দেখো একটা লোক জাহান লোক দেখো এরকমভাবে আল্লাহ নবী উল্লেখ করে দেখেছেন আজকে বর্তমান যুগে জাহান মানুষ যদি দেখেন এই ধরনের মানুষ দেখতে পাবেন যতক্ষণ না পর্যন্ত তারা তৌবা করে কালেমা পড়ে তৌবা করে ফিরে না আসবে ততক্ষণ না পর্যন্ত ওরা জাহান নামের পথেই থাকবে ফলে আপনারা বিয়ে যে ছেলের এবং মেয়ের দেবেন খুব সাবধান অবলম্বন করবেন শরীয়তের ইতিহাসের দিকে ফলো রাখতে হবে কেননা একটা ছেলে এবং মেয়ের বিবাহ সাদিতে প্রথম কথা হচ্ছে সে বাড়িতে কোনো রং মাখামাখি চলবে না সে বাড়িতে রং মাখামাখি চলবে না যেগুলো হচ্ছে আর কি ব্যাপক হারে বিয়ে হচ্ছে বলে বিয়ে সম্পর্কে আলোচনা চলছে রং মাখামাখি চলবে না নম্বর দুই ছেলেটা যদি হলুদ মাখে সেই হলুদ মাখাবে তার চাচি এবং তার মা কোনো ভাবি কোনো বোন তার গায়ে হলুদ মাখাবে না সে মেয়ে হোক বা ছেলে হোক যেটা আমরা ফুকরা বা ক্ষীর খাওয়ানা বলছেন এটাও চলবে না ক্ষীর খাওয়া চলবে না শরীয়তকে ফলরক্ত রাখতে হবে ক্ষীর খাওয়া চলবে না এগুলো হচ্ছে আপনার দেশ চলছে প্রথা এবার তারপরে চলে আসেন মোহর ন্যায্য মূল্যে মোহর আদায় করতে হবে মোহরানা আল্লাহ রসুল বিবাহ করেছেন সাড়ে বারো উটিয়া মোহরানা দিয়েছেন তার মানে পাঁচশো দীর্হাম মোহরানা দিয়েছেন পাঁচশো দীর্হাম যদি এখন আপনার হিসাব করেন তা মোটামুটি হয়তো আনুমানিক প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা টাকার অঙ্ক হয়ে যাবে আনুমানিক তার বেশি কিছু কম হতে পারে তাহলে আজকে আপনার ছেলের বিয়ে দিচ্ছেন এক হাজার টাকা মোহরানা মোহরানা যতটা সম্ভব পারবেন নগদ দেওয়ার চেষ্টা করবেন নগদ দেওয়ার চেষ্টা করবেন তার কারণ কোনো দিন হয়তো দু লাখ তিন লাখ টাকা আপনি বাকিতে মোহরানা বাঁধলেন সেই মোহরানা কোনো দিন আর আদায় হচ্ছে না আদায় হয় না যার কারণে আপনি কম পারেন আপনার সামর্থ্য অনুযায়ী একটা পুরুষের সামর্থ্য অনুযায়ী সে মোহানা বাঁধবে দু লাখ টাকা বাঁধতে হবে কে বলেছিল এখানে তো আমাদের নিয়তের গড়বড় তিন লাখ টাকা বাঁধতে হবে কে বলেছিল কারণ এখানে আমাদের নিয়তের গড়বড় যে যদি মেয়ে ছেলেটা ছেড়ে টেড়ে দেয় মেয়েটাকে তাহলে আমরা ওই তিন লাখ টাকা ধরে পাবো নিয়তটা এখানেই গরমার হয়ে যাচ্ছে ফলে শুদ্ধ নিয়তে আপনার সামর্থ্য অনুযায়ী যদি আপনি দশ হাজার টাকা দিতে পারেন দশ হাজার টাকা মোহরানা নগদ দিয়ে দেবেন যদি আপনি বিশ হাজার টাকা মহারণা দিতে পারেন একটা বিশ হাজার টাকা একটা গহনা মহারণা আদায় দিয়ে দেবেন যদি আপনি নির্ঘাত গরিব পাঁচ হাজার টাকা পারেন পাঁচ হাজার টাকা দিয়ে দেন আপনার কিছুই নাই আপনার পাঁচশো টাকার বেশি আপনি পারার মতো ক্ষমতা নাই পাঁচশো টাকা দেন কিছুই না পারেন লোহার একটা আংটি দেন কিছুই যদি না থাকে আপনি যদি কোরআনের কিছু অংশ মুখস্থ থাকে আপনার স্ত্রীকে সেই মুখস্থ শিখিয়ে দিবেন এটাই মোহরানা মানে এক কথা মোহরানা আপনার নগদ হতে হবে এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে তারপরে আমাদের পৃথিবীর বুকে যত দাওয়াত আছে যত খানা আছে সবচাইতে বড় খানা হচ্ছে আপনার অলিমার খানা আপনার মুসলমানের খানা বলেন আকিকার খানা বলেন আরও যাবতীয় অনুষ্ঠানের খানা হোক না কেন সবচেয়ে উত্তম খানা হচ্ছে আপনার অলিমার খানা যেটা আপনার ছেলে বিবাহ করে নিয়ে আসলো আপনার ছেলে বিবাহ করার পরে বাসর ঘর হলো বাসর ঘরে হওয়ার পর সকালবেলায় আপনার যে ছেলের বাড়িতে যে অনুষ্ঠান হবে সেটা হচ্ছে অলিমার খানা ভাত না ভাত হিন্দুদের প্রথা বউ ভাত কথাটা বলবেন না অলিমার খানা অলিমার খানা করতেই হবে এটা আপনার সামর্থ্য অনুযায়ী এর কোনো সীমা নয় আপনি গোটা গ্রামকে খাওয়াতে পারেন গোটা গ্রামকে বেলডাঙ্গা থানার লোককে আপনি খাওয়াতে পারেন এটা অলিমার কোনো সীমাবদ্ধ নয় আপনার যত ইচ্ছা তত খাওয়াতে পারেন যত খরচ করতে পারেন করতে পারেন অলিমায় হচ্ছে আপনার খানা পৃথিবীতে যত খানা আছে তার মধ্যে উত্তম ভালো খানা হচ্ছে অলিমার খানা অলিমার খানাতে যাকেই দাওয়াত দিবেন তাকে যেতে হবে যেতে হবে আপনাকে কেননা যদি না যান তো আপনাকে বলে দিতে হবে আমার অসুবিধা হয় অমুক কাজ আছে আপনি যেতে পারবো না মানে অলিমার খানা দাওয়াত গ্রহণ করতে হবে ছটা হকের মধ্যে একটি হক হচ্ছে দাওয়াতকে গ্রহণ করা এবার আসেন অলিমার খানাতে দাওয়াত করতে হবে যে অলিমার খানাতে শুধুমাত্র বড় লোকদেরকে দাওয়াত করা হয় সেখানে হচ্ছে জঘন্যতম খানা সেখানা ডাস্টবিনে ফেলে দিতে হবে সেখানা খাওয়া চলবে না আপনার অর্থ আছে আপনার টাকা আছে বলে আপনি বড় লোকদেরকে দাওয়াত করবেন আর গরিবদের অসহায় ব্যক্তিদেরকে দাওয়াত করবে না ওইখানা ডাস্টবিনে ফেলে দিতে হবে ওইখানে খাওয়া চলবে না আপনার বাড়ির আশেপাশে যত অসহায় গরিব মানুষ আছে তাদেরকে আপনি দাওয়াত করবেন না যাদের টাকা পয়সা বেশি আছে উকিল ব্যালেস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় মাস্টার তাদেরকে আপনি দাওয়াত করে খাওয়াবেন আর আপনি গরিব মানুষদেরকে দাওয়াত করবেন না ওইখানা আল্লাহ রাসুল বলেছেন বুখারি শরীফ হাদিস তো হচ্ছে জঘন্যতম খানা ওইখানা ফেলে দিতে হবে ওইখানে খাওয়া চলবে না যেখানে শুধুমাত্র বড় লোকদেরকে দাওয়াত করা হয় আর অসহায় গরিবদেরকে দাওয়াত করা হয় না সেখানে চলবে না খাওয়া মনে রাখবেন এটা আমাদের দেশ ঘরে অনেক অনেক চলছে শুধুমাত্র মুখ কেনে দাওয়াত করা হয় যারা বড় লোক অর্থশালী লোক এদেরকে দাওয়াত করা হয় আর বাড়ির আশেপাশে অসহায় গরিবদেরকে দাওয়াত করা হয় না মনে রাখবেন অলিমার খানা হচ্ছে ওই খানা যে খানা সর্ব ধরনের মানুষকে দাওয়াত করতে হবে ফকির মিসকিন এতিম বড় লোক ছোট লোক সব ধরনের মানুষকে দাওয়াত করতে হবে এটা আল্লাহ রাসুলের কথা আমার কোনো ব্যক্তিগত কথা নয় এটা মানুষ জানে না যে অলিমার খানা কি খানা এটা মানুষ তা জানে না তারপরে তৃতীয় নম্বর কথা হচ্ছে অলিমার খানাতে কোনো রকম ধরনের গিফট নিয়ে যাওয়া যাওয়া হবে না অলিমার খানাতে আপনাকে আনন্দের খানা এটা অলিমার খানা হচ্ছে আনন্দ খুশির খানা অলিমার খানাতে কোনো গিফট নেওয়া দেওয়া চলবে না কেননা আল্লাহ রাসুল সাহাবিদের যত বিবাহ হয়েছে আনন্দের খানা সে খানা সে সকলে অংশগ্রহণ করেছে কোনো রকম গিফট হাদিয়া দিবেন না যে বিবাহ যে ছেলের বিয়ে দেবে তার উচিত প্রত্যেকটা বাড়িতে বলে দেওয়া যে আমার ছেলের বিবাহ হবে আপনারা আমার ছেলের মেয়ের জন্য বৌমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ রাসুলের জামানায় বিবাহ হয়েছে বাসর রাত্রি হয়েছে তারপরে সকালবেলায় দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বাড়িতে যেতেন যাওয়ার পরে বিনা হাদিয়াতে বিনা গিফটে দাওয়াত খেতে গিয়েছেন আর একটা জিনিস দিয়ে এসেছেন বারাকাল্লাহ লাকা অলাকা জামা কুমা বাইনা কুমা ফি খয়রিন বারাকুল্লাহ জামা বাইনা কুমা ফি খয়রিন এই কথাটা বলতে হবে প্রত্যেকটা মানুষ এই কথাটা এই দুয়া দিয়ে আসতে হবে বিনা গিফটের দাওয়াত খেতে যেতে হবে কেননা এটা আনন্দের খানা একটা গরিব মানুষ দাওয়াত পেয়েছে তাকে পাঁচশত টাকা দিয়ে খানা খেতে হবে তার মনে মধ্যে কিন্তু আনন্দ হলো না তার মনে আনন্দ আসলো না সেটা আপনার ওই হোটেলে যেমন খানা খায় খাওয়ার পরে যে আপনার টেবিল নিয়ে বসে আছে তাকে সে বিল পেমেন্ট করে আসতে হবে ঠিক অনুরূপভাবে অলিমার খানা তো আজকাল চলছে তাই দেখা দেখি প্রচলন হয়ে গেছে না দিলে হবে না দিতে হয় দিতে হবে এটা একটা প্রচলন কথা যতদূর সম্ভব এটা ছেলের বাবাকে বলে দিতে হবে যে আমার ছেলের বিয়ে অলিমার খানা আমার ছেলের জন্য দোয়া করে আসবেন এর চাইতে বড় গিফট এর চাইতে বড় হাদিয়া আর জীবনে কিছু হতে পারে না সাহাবিদের যত সাহাবিদের তাবে তাবিন্দি বিবাহ হয়েছে তারা খালি হাতে গিয়ে বারাক আল্লাহ জামা অকুমা বাইনা তুমা ফি খয়রিন এই বলে প্রত্যেকটা বিবাহেতে এইভাবে দোয়া দিয়ে বিনা গিফটে বিনা হাদিয়াতে খানা খেতে হবে তাহলে এইদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে বিবাহ সাথীতে এই ধরনের আচরণ আপনার গান বাজনা থেকে বিভিন্ন অশ্লীল অপকর্ম যেগুলো হচ্ছে এগুলো আমাদেরকে বেছে চলাফেরা করতে হবে তারপরে এবার আসল যে বিবাহর যখন বৈঠকে আপনার পুরুষটাকে তিনখানা আয়াত শোনানো হয় মহিলাটাকে শোনানো হয় না কেন মহিলাটাকে শোনানো হয় না কেন বিবাহ কে করে বিয়ে মেয়েদের বিয়ে হয় আর ছেলেরা বিয়ে করে আল্লাহ তাবারকতলা পুরুষটাকে বললেন ইমাম সাহেবকে বললেন যে আমার ইমাম সাহেব তুমি ওই নতুন বরকে সামনে রেখে তিনখানা আয়াত শুনে দাও কেন বললেন এ কথা মহিলাটিকে খুদ্া পড়ানো হইল না কেন মহিলাটাকে সেই তিনখানা আয়াত কেন পড়ানো হলো না অনেক কারণ আছে একটা গাড়ি যখন চালাবেন যে গাড়ির চালক তাকে ড্রাইভারের লাইসেন্স দেওয়া হয় না যারা চেপে থাকে তাদেরকে দেওয়া হয় যে গাড়িটা চালায় তাকেই লাইসেন্সটা দেওয়া হয় তাই তো ঠিক অনুরূপভাবে আল্লাহ তবরকালা বললেন ও আমার ইমাম সাহেব তুমি ওই বট নতুন বরকে আমার লাইসেন্সটা তুমি দিয়ে দাও মহান আল্লাহ বললেন বিসমিল্লাহ রহমান রহিম يا أيها الناس اتقوا يا أيها الذين آمنوا اتقوا يا أيها الذين آمنوا اتقوا এই তিনটির প্রথম আয়তে তিনটি শব্দই হচ্ছে ইস্তাকো ইস্তাকো ইস্তাকো ভয় করো ভয় করো ভয় করো মহান আল্লাহ একটা নতুন বউ নিতে এসে ওই নতুন বরটাকে বলছে তুমি ভয় করো ভয় করো ভয় করো একটা মহিলা একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করতে যাওয়ার জন্য মহান আল্লাহ ইমাম সাহেবকে শুনে বলে দিলেন যে তুমি তিনটি আয়াত পড়ে শুনে দাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ويغفر لكم ذنوبكم ومن يطع الله رسوله فقد فاز فوزا عظيما সারা বিশ্ববাসীর জন্য এই তিনটে রায়তের মানে হচ্ছে আলাদা যখন মসজিদে আল্লাহ একবার বলে আজান দেওয়া হয় এই আয়োজায় এই আজানের মুসল্লিদের উপরে যে তর্জমা ব্যাখ্যা আলাদা আর আতুর ঘরে যে বাচ্চাটা জন্ম দেওয়া হয়েছে ওই বাচ্চাটার কানে যখন আজান দেওয়া হয় ওই আজানের তর্জমা ব্যাখ্যা আলাদা আর এই তিনটি আয়াতের সারা বিশ্ববাসীর জন্য তর্জমা আলাদা আর নতুন জামাইকে সামনে রেখে যখন তিনখানা আয়াতকে পড়ানো হয় এই তিনখানা আয়াতে তর্জমা ব্যাখ্যা বিশ্লেষণ আলাদা মহান আল্লাহ বললেন يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم হে যুবক তুমি ভয় করো তোমার স্ত্রীর সঙ্গে কখনো তুমি ভাষা তুমি কন্ট্রোল করিও মিথ্যা কথা বলো না আর যখন তোমার স্ত্রীর সঙ্গে যখন তোমার ভাষা বে হিসাবে ভাষা তুমি কন্ট্রোল যখন করবে না মহব্বতের জিনিস তখন তোমার ছিটকে পড়ে যাবে তখন তখন মহান আল্লাহ বললেন হে যুবক ইস্তাকো ইস্তাকো ইস্তাকো তুমি ভয় করো ভয় করো ভয় করো কেননা যখন তুমি যুবক ছিলে তখন তোমার যখন একটা অন্য পর মহিলার সঙ্গে যখন তুমি খারাপ কাজে লিপ্ত হয়ে যেতে তখন তোমার জন্য একশো কোড়া তোমার জন্য সমাপনে ছিল আর এখন তুমি দাম্পত্য জীবনে পদর্পণ করেছ এখন আজ থেকে তুমি যদি অন্য মহিলার সঙ্গে খারাপ কাজ করে ফেলো তাহলে তোমার জন্য রজম করার হুকুম হয়ে যাবে রজম করার সমপানি হবে কেননা তোমাকে এই ঢেল পাথর মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে যার কারণে মহান আল্লাহ বললেন তুমি ভয় করো তোমাকে যে একটা নতুন শ্বশুর বাড়িতে যে তুমি নতুন গাড়িটা নিতে এসেছো এই নতুন গাড়িটা খুবই মজার জিনিস খুবই মহব্বতের জিনিস এই গাড়িটা এত সুন্দর জিনিস এই গাড়িটা পেয়ে যখন সংসার বলে যে তোমার রোডটা যাবে সেই সংসারে পড়ে তোমার পিতা মাতার মুখে লাশ মেরে দিও না তোমার বুড়ি মাটার মুখে লাশ মেরে দিও না যার কারণে মহান আল্লাহ বললেন এই মহিলার সঙ্গে যে আজকে দাম্পত্য জীবনে তুমি পদর্পণ করেছ এই দাম্পত্য জীবনে পদর্পণ করার পর নতুন বউকে তুমি মা বাবার বুকে লাশ মেরে দিও না মায়ের মুখে লাশ মেরে দিও না যার কারণে মহান আল্লাহ বললেন আর কাউন আলান নিসা মহান আল্লাহ বললেন পুরুষকে নেতা বানানো হয়েছে আর সে নেতার সে ওই মহিলাকে আপনার জীবন কাটাবে ফলে মহান আল্লাহ বললেন হে যুবক তুমি সংসারে পড়ে নতুন বউ পেয়ে তুমি তোমার সংসারকে তসনস করে দিও না সংসারে পড়ে তোমার পিতা মাতাকে তুমি ভুলে যেও না যার কারণে তোমাকে সারা সংসারে দুনিয়া লোড তোমার মাথার চাপিয়ে দেওয়া হয়েছে যার ফলে ওই যুবককে সম্বোধন করে বলা হচ্ছে ও যুবক তুমি ভয় করো ভয় করো ভয় করো যখন তুমি একটা মোটর সাইকেল তুমি চালাবে তখন তোমার সামনে ট্রাক আসবে অনেক ধরনের গাড়ি আসবে যদি তুমি পিক আপ বেশি করে দিয়ে চালো তাহলে তুমি গাড়ির চাকাতে পড়ে গিয়ে গাড়ি তোমাকে পিছিয়ে চলে যাবে ফলে তুমি সাবধানে গাড়িটা চালাবে ঠিক অনুরূপভাবে নতুন বউ পেয়ে তুমি সংসারে তুমি ভালোভাবে জীবন যাপন কাটাবে ফলে এই তিনখানা আয়াতকে মহান আল্লাহ তালা এই আয়াতগুলোকে নাজিল করে দিলেন তিনখানা আয়াতকে আল্লাহ সবরাকাল্লাহ নাজিল করে দিলেন যে আপনার একটা ছেলে বলছে আব্বু একটা গাড়ি কিনবো আপনার ছেলেকে একটা গাড়ি কিনে দিয়ে গাড়ি যখন ফিটিং হয়ে গেল তখন আপনার ছেলেকে বলছে বাবা সাবধানে সাবধানে মানে সাবধানে আবার ব্যাখ্যা করতে হবে সাবধানে মানে হচ্ছে গাড়িটা হচ্ছে তোমার আব্বার রোডটা কিন্তু তোমার বাপের নয় গাড়িটা তোমার আব্বার রোডটা তোমার আব্বা নয় যখন রোডে চলবে সেই সময় পিক যখন তুমি জোরে দিবে তখন তোমার সামনে ট্রাক বাস লরি ভ্যান অনেক কিছু আসবে তুমি সাবধানে গাড়িটা চালাও তা না হলে তোমাকে পিছিয়ে দিয়ে তোমাকেও মারবে গাড়িও ভাঙবে ফলে তুমি কবরে চলে যাবে আর ফেরেস্তরা তোমাকে কি করবে টানতে টানতে গিয়ে জাহান নামে ফেলে দিবে সেই কোনোরূপ ভাবে বলা হচ্ছে তুমি ঠিক একটা নতুন বউ পেয়ে সংসার বলে যে রোড সে রোডে যখন তুমি চলবে নতুন বউ পেয়ে তোমার পিতামাতাকে ভুলে যেও না তোমার পিতামাতা বুড়ি বুড্ডির মুখে তুমি লাশ মেরে দিও না যদি লাশ মেরে দাও তাহলে ঠিক অনুরূপভাবে যখন মরে যাবে কবরে চলে যাবে ফলে ফেরেস্তরা তোমাকে টানতে টানতে গিয়ে জাহান নামে ফেলে দিবে যার কারণে আল্লাহ তবরাকতলা এই তিন তিনটি আয়াতকে শুধু বরের সামনে পেশ করা হয়েছে মহিলার সামনে নয় ফলে আমরা বিবাহ সাদী যা আমরা ছেলেদের দিচ্ছি এবং মেয়েদের দিচ্ছি খুব শরীরকে খোলো রেখে আমরা বিবাহ সাজিয়ে দিব আর যারা কোর্ট ম্যারেজ করছেন কোর্ট ম্যারেজ বিবাহ বাতিল বাতিল বাতিল কেননা যে পিতা মেয়ের অলি যতক্ষণ না পর্যন্ত আপনার ই না দিবে অর্ডার না দিবে সে বিবাহ বাতিল বাতিল বাতিল বলা হয়েছে যতক্ষণ না পর্যন্ত মেয়ের গার্জেন মেয়ের অলি অর্ডার না দিবে যদিও বিবাহতে না আসে ফোনে যদি বলে দেয় যে ঠিক আছে আমি রাজি আছি বিবাহ পড়িয়ে দেন তাহলে সে বিবাহ জায়েজ কোর্ট ম্যারেজ বিবাহ বাতিল পুনরায় মেয়ের গার্জেন অনুমন অনুমতিক্রমে আবার তাকে বিবাহ পড়াতে হবে তাছাড়া বিভিন্নভাবে যেভাবে কোর্ট ম্যারেজ হচ্ছে আপনার টাকার লোভে গাজিরা অনেক সময় কাজীরা কি করছে বিয়ে পরিয়ে দিচ্ছে এরকম বিবাহ হারাম কেননা সে সন্তানও হারাম হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত তার মেয়ের গার্জেন অর্ডার না দেবে সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে তবে একটা কথা মনে রাখবেন ছেলে এবং মেয়ে যেখানে রাজি হবে সেখানে প্রত্যেকে গার্জেনদের উচিত সেখানে রাজি হয়ে সেখানে বিবাহ দিয়েই দেওয়া বিবাহ দিয়ে দেওয়া কেননা ছেলে এবং মেয়ে যেখানে দেখবেন সম্মতিক্রমে ছেলে একটা জায়গায় যদি পছন্দ হয়েছে সেই জায়গায় গার্জেনের উচিত হবে না সেখানে না আমি রাজি নাই ছেলে যেখানে তবে এমনটা নয় যে একবারে নাথিং জায়গা যেখানে একবারে মানে মদ মাতাল একটা ছেলেকে মানে একটা মেয়ে পছন্দ করেছে মদ মাতাল সেখানে কোনো রকম মানুষ মাটাকে চোর ডাকাত এরকম অবস্থায় তো গার্জেন রাজি হবে না ফলে যদি দেখবেন যে না ছেলে এবং মেয়ে উভয় যদি একটা পছন্দ করে যে না আমি এই ছেলেটাকে বিবাহ করব বা এই মেয়েটাকে আমি আব্বা বিবাহ করব এরকম সম্মতে যদি বাড়িতে কোনো ছেলে মেয়ে দেয় তাহলে তার গার্জেনদের উচিত সেখানে বিয়ে দেওয়া দিয়ে দেওয়া এটা শরীয়তের কথা শরীয়তের বিধানে বলা গার্জেনকে বেঁকে বসে থাকা উচিত হবে না একটা ছেলের একটা মেয়ে পছন্দ হতে পারে তাকে তবে প্রেম করে নিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করে এটা হারাম এটা চলবে না এ কথা বলছি না আমি একটা মেয়ে মেয়ে পছন্দ হয়েছে আপনি তা গার্জেনকে বলবেন যে আব্বা আমার ওই মেয়েটাকে পছন্দ তাহলে সেই গার্জেনের উচিত ভেরিফিকেশন করে অধিকাংশে বিয়ে দেওয়াই ভালো এরকম খেয়াল রাখবেন সময় শেষ আমরা যে কথাগুলো আলোচনা করলাম মনে রাখবেন যে বিবাহে গান বাজনা বাজবে আমি সমাজকে বলে দিচ্ছি যে সেই সমাজে প্রত্যেক সমাজের উচিত হবে হাড়িপুড়ি সেখানে একটা যেন না যায় এবং সেই বিবাহ পড়ানো ঠিক হবে না আমরা এটাই করেছি কেউ যদি কারোর বিয়েতে গান বাজনা বাজে সে বিয়েতে আমরা বিয়েও পড়াবো না কোনো হাড়ি দেওয়া হবে না যতক্ষণ না পর্যন্ত ভুল শিকার সিলিন্ডার না হবে ফলে এগুলা ঘটনা ঘটছে তাই আমি আপনাদের শেষ অনুরোধ করছি বিবাহ সাদিকালে একটু খেয়াল করবেন যেন অশ্লীল অপকর্ম কাজ যেন না আনন্দ করতে গিয়ে যেন গুণার কাজ না হয় এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ কাছে দোয়া করে রব্বুল আলমিন আমাদের প্রত্যেকের ছেলেমেয়ের যে বিয়ে হচ্ছে আল্লাহ আপনি বিয়েতে বরকত দিবেন এবং সে বিয়ে যেন আমরা প্রত্যেকে সাকসেসফুল হয় এবং সেই বিয়েতে যেন অশান্তি আহ, না হয় প্রত্যেকে আমরা সেই বিয়েতে দোয়া করব দোয়া দিয়ে আসব এই বলে আমি আমার বক্তব্য দিতে আনলাম আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। اللهم صل على محمد وعلى ال محمد كما